তোমরা আর কার জন্য অপেক্ষা করতেছো এই এই জালিমকে তোমরা কেন হত্যা না করে এখনো পর্যন্ত বসে আছো চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ এই কথা বলার পরে সীমারের চিৎকার শুনেন সবাই উৎসাহিত হলো উৎসাহিত হওয়ার পরে এবার ওরবিন সুরাই তামিমি ইমাম হুসাইনকে পিছন থেকে তরবারে দিয়ে আঘাত করে ইমাম হুসাইন তরবারে আঘাত খেয়ে ফোরাত নদীর দিকে যায় কোরআন নদীর থেকে যদি এক ফোঁটা পানি যদি পান করতে পারে ইমাম হুসাইন জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করে যাবে ইমাম হুসাইনের শরীরে তীরের আঘাত বর্ষার আঘাত কিন্তু ইমাম হুসাইন লড়ে লড়ে যুদ্ধ করে করে মৃত্যুবরণ করবে কখনো এক সেকেন্ডের জন্য তিনি হার মানবে না সিলিন্ডার করবে না চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ হযরত ইমাম হুসাইন ফোরাত নদীর দিকে যখন যাচ্ছিলেন তিনি পিছন থেকে বর্ষা দিয়ে ইমাম হুসেনকে আঘাত করে মাটিতে ফেলে দেয় সাথে সাথে তরবারি দিয়ে ইমাম হুসাইনের মাথাটাকে শরীর থেকে আলাদা করে ফেলে কারবালা মন করে শুরু হয় হত্যা লুণ্ঠন এবার ইমাম হুসাইনের শরীরের ভিতরে তেত্রিশটি বর্ষার আঘাত তেত্রিশটি তরবারির আঘাত একশত একুশটি তীরের ফুটু ইমাম হুসাইনের দেহটা নিতর কারবার প্রান্তরে পড়ে আছে এবার ইয়েজিদ বাহিনী কায়েস ইবিনে মোহাম্মদ ইবিনা আশাস তিনি ইমাম হুসাইনের পা থেকে দুই জুতা কোলে নিল নাওজবিল্লা আমার বন ইয়াজিদ ইমাম হুসাইনের পাগড়িকে ঠান দিয়ে নিয়ে ফেলেন ইয়েজিদ ইবনে সুবাল ইমাম হুসাইনের শরীর থেকে চাদরটা টেনে নিয়ে টেনে নিয়ে নেয় আর সেনান বিনারস ইমাম হুসাইনের হাত থেকে বর্ম আর আংটিটা করে নেয় এবং বনি নাহারের একজন হতবাগা ইমাম হুসাইনের হাত থেকে তরবারিটা টেনে নেই এভাবে করতে করতে ইমাম হুসাইনের উপর এমন নির্যাতন করা হয়েছে এই মুহূর্তে মসজিদের মেম্বরে বসে বলা সম্ভব হচ্ছে না ইমাম হুসাইনের শরীর থেকে সমস্ত কাপড় খুলে নিয়ে এবার কারবালা প্রান্তরে আহলে বাইতের শরীরের উপর তারা এবার ঘোড়া চালিয়ে চালিয়ে দিয়ে তাদের দেহগুলোকে তারা মাটির সাথে মিশিয়ে দেয় ভাইয়ের আমার ইমাম হুসাইনের সাথে এই হত্যা লুণ্ঠনের মহা উৎসবের নীরব সাক্ষী কারবেলার জমিন সাক্ষী আছে কেয়ামতের ময়দানে ওই কারবালার ময়দান থেকে ইমাম হুসাইন রাজি আল্লাহ আহলাবাইকে নিয়ে ওই কারবালার পন্থকে ওই রক্তাক্ত শরীর নিয়ে আল্লাহ দরবারে সাক্ষী দেবে ভাইর আমার এবার কারবালা প্রান্তরে আহার বাইতের সকলের মাথা নাই সকলের মাথাগুলো কেটে কেটে তারা ইয়াজিদকে দেখিয়ে দেখিয়ে তারা পদমর্যাদা লাভ করবে তার থেকে পুরস্কার ঘোষণা করার লোভে বাইতের শরীর থেকে দেহ থেকে মাথাগুলো কাটতে শুরু করে মাথাগুলো কাটতে কাটতেই মাতাবিহীন দেহগুলোকে এভাবে পড়ে থাকে কিতাবের ভিতরে লেখে একদিন পরে বনে আসাদের গুত্রের মানুষেরা চুপে চুপে ওই কারবালা প্রান্তরে আহল বাইদকে ইমাম হুসাইনের দেহটাকে সেখানে সেখানে দাপন করা হয়েছে এখন পর্যন্ত কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের মাজার আছে ঠিক কিনা বলে বাইর আমার ইমাম হুসাইনের উপরে অত্যাচার চালানোর পরে ইয়াজিদ মনে করেছে এখন পথের কাটা শেষ হয়ে গেছে এখন সেই হাজার বছর ধরে শত বছর ধরে সুন্দর করে রাজত্ব চালাবে ঠিক কিনা কিন্তু আল্লাহ বলেন আহলবাইদের সাথে বিয়া দেবে করে এই ক্ষমতা আল্লাহ বেশি দিন দেবে না এবার ইয়াজিদ ইমাম হুসাইনকে শহীদ করে এবার আবদুল্লা বিন জুবাইরকে হত্যা করার জন্য হোসাইন বিনে নোমাইর নোমাইরকে পাঠালেন চৌষট্টি হিজড়ি শোনে কাবা শরীফ ঘেরাও করেন আবদুল্লা বিন জুবাইরকে হত্যা করার জন্য মক্কাবাসীকে পানি বন্ধ করে দেয় আর মক্কার ভিতরে গোলা মারে কামানের গোলা মারে মক্কার ভিতরে আগুন জ্বালিয়ে দেয় কাবা শরীফের দেওয়ালে পর্যন্ত সেই খামারের গোলা গিয়ে পড়েছে কাবা শরীফ পর্যন্ত সেখানে টুকরা টুকরো হয়ে গেছে ভেঙে এমন নির্যাতন করেছে ইয়াজিদ শুধুমাত্র ক্ষমতার জন্য যে মুহূর্তে চৌষট্টি সালে তিন বছর পর্যন্ত ক্ষমতায় থাকতে পেরেছে এদিকেই নুমাইনের নেতৃত্বে কাবা শরীফে গোলা মারতেছে এই মুহূর্তে আল্লাহ রব্বুল এই জালেম এই পৃথিবীর মায়া ত্যাগ করে আল্লাহ রব্বুল জালিমকে মেরে ফেলেন ইয়াজিদ বুঝতেও পারে না কিভাবে সে মারা গেছে সকালে অবাক অবাক হয়ে গেছে এদিকে সেই কাবা শরীফে গোলাবারও মারতেছে এদিকে আল্লাহ কে নিয়ে গেছে গেছে চিৎকার দিয়ে বলো সোহান আল্লাহ বাইর আমার এই ঘটনা থেকে আমি বলতে চাই যে আহাল বাইতের সাথে বিয়াদবি ওলামায় কেরামের সাথে বিয়াদবি আউলাদ সাথে কে সহ্য করে না আল্লাহ সহ্য করে না ইতিহাস সাক্ষী আছে যারা ইমাম শহীদের নিযুক্ত ছিল এক মৃত্যুর আগে চোখ হয়ে গেছেন সবাই জিজ্ঞেস করলো তুমি অন্ধ হয়ে গেলে কেন সে বলল রাত্রি বেলায় যখন স্বপ্ন দেখি তখন দেখি বিশ্বনবী সাল্লাহ সাল্লাম হাতে তরবারি নিয়ে বসে আছে সেই নবীজিকে জিজ্ঞেস করে আর সোলাল্লাহ আপনি তরবারে নিয়ে কেন বসে আছেন সে বলে আমি আমার নাতি হুসাইনের শহীদের প্রতিশোধ নেওয়ার জন্য বসে আছি এবার তিনি দেখেন ইমাম হুসাইন যারা শহীদ করেছেন তাদের দশটি লাশ তার সামনে পড়ে আছে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম এখান থেকে একটি লাশ নিয়ে তার মুখের মধ্যে নিক্ষেপ করে সাথে সাথে সেই স্বপ্ন ভেঙে যায় স্বপ্ন থেকে উঠে দেখে তার দুই চোখ হয়ে গেছে অনুরূপভাবে যেই ব্যক্তি ইমাম হুসাইনের মাথাকে গোড়ার মধ্যে লটকিয়ে নিয়ে এসেছিল তার চেহারা দুনিয়ার থাকতে আগুনে পুড়ে গেছে তাকে জিজ্ঞেস করলো এত সুন্দর মানুষ কেন তোমার চেহারা যেন আগুনে পুড়ে গেছে সে বলল আমি যখন রাত্রিবেলায় ঘুমাতাম তখন দুইজন ফেরেস্তা আমাকে দুই হাত ধরে জাহান নামের আগুনের মধ্যে আমার চেহারাটা সেক দিত এভাবে দিতে দিতে আমি সকালবেলা দেখি আমার চেহারাটা পুরা জলে জ্বলছে গেছে ভাইর আমার এইভাবে যেই ইমাম হোসাইনকে কণ্ঠনালীতে তীর মেরেছিল সেই দেখতে পেল কিছুদিন পরে শুধু পানির পিপাসা কি পানির পিপাসা সে পানি পান করে তাও পিপাসা যেতই পানি পান করে তত পিপাসার বাক্য থাকে এবার পানি পান করতে করতেই তার তৃষ্ণা যায় না কিন্তু পানি খেতে খেতে তার পেট ফেটে পেট ফুলে ফুটে বুমের মতো বাষ্ট হয়ে সে মৃত্যুবরণ করে চিৎকার দিয়ে বলুন নওয়াজ এভাবে ইমাম হুসাইনকে যারা শহীদ করেছেন মুখতার বিন উবাইদুল্লাহ সাকাফি রাহিমাহুল্লাহ তাআলা যখন কারবালা প্রান্তরে যুদ্ধকালীন সময়ে যুদ্ধ বঞ্চে জেলখানায় বন্দী ছিল জেল থেকে মুক্তি পেয়ে সেই ছয় মাস রাজত্ব করে কোবার ভিতরে ছয় মাস রাজত্ব করে একে ইমাম হুসাইনকে যারা শহীদ করেছেন একশত আটচল্লিশ জনকে গনে গনে মুখতার বিন সাকাফি এক একজনকে হত্যা করে ইমাম হুসাইনকে যেভাবে হত্যা করেছে যেভাবে কষ্ট দিয়েছে সেই সেইভাবে প্রতিশোধ নিয়েছে চিৎকার দিয়ে বলুন পৃথিবীতে কেউ থাকতে পারে নাই আহলবাইদের সাথে যারা বেয়াদবি করেছে তারা নির্মম ভাবে অত্যন্ত লজ্জার সাথে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পানিতে ডুবে তৃষ্ণাত্ম অবস্থায় তারা দুনিয়ার থাকতে পরকালের আসাফ নিয়ে তারা মৃত্যুবরণ করেছে চিৎকার দিয়ে বলুন নজুবিল্লা আহলে ভাইদের সাথে কি বেয়াদবি করা যাবে এখনো পর্যন্ত অবাক লাগে বাংলাদেশে এমন কিছু মানুষ আছে যারা ইমাম হুসাইনের পক্ষে কথা বললে ইমাম আর খতিবের চাকরি চলে যায় ঠিক কিনা বলেন কিন্তু অবাক লাগে এখনো পর্যন্ত ইয়েজিদ কিন্তু নাই ইয়েজিদের সেই মুনাফিক সেই খালত বাইরে এখনো পর্যন্ত পৃথিবীতে আছে ঠিক কিনা বলেন বাইরে আমার যারা হালেবাইদের সাথে শত্রুতা মেঘ করেন তোমরা কিভাবে নামাজ আদায় করো আল্লাহ আলা মোহাম্মদ ওয়া আলা আলি মোহাম্মদ কিভাবে পাঠ করো জান্নাতের ভিতরে ইমাম হাসান হুসাইনের নেতৃত্বে তোমরা জান্নাতের ভিতরে কিভাবে থাকবে আহলে বাইদের সাথে বিয়াদেবি করে তোমরা কিভাবে আশা করো নবীর হাতে হাউজে কাউসার পান করবে তোমরা কিভাবে আশা করো আহলে বাইদের সাথে বিয়াদেবি করে তোমরা কিভাবে নবীর সুপারিশ পেতে যাও হাসান হুসাইনের সুপারিশ পেতে যাও আলী ফাতেমার সুপারিশ তোমরা পেতে তোমরা চাও তাদের সাথে বিয়াদেবি করো আর তোমরা কিভাবে জান্নাতের আশা করো ঠিক করে ঠিক করে বলেন জান্নাতের কি আশা করা যাবে আহলে সাথে বিয়াদবি করে তারা হাসরের ময়দানে কিভাবে নবীকে চেহারা দেখাবে মুখ দেখাবে আল্লাহ রব্বুল আলামিন সকলকে বুঝবার তৌফিক দান করুক ভাইরা আমার এই সময়ে আমরা সবাই যেই যেখানে পারি হুসাইনের জন্য দোয়া করবো ঠিক কিনা ইমাম হুসাইনের জন্য খতম ইমাম হুসাইনের জন্য আমরা সবাই মিলাম ইমাম হুসাইনের জন্য আমরা রূপ বিতরণ ইমাম হুসাইনের জন্য সৎকার ইমাম হুসাইনের নামে মসজিদ ইমাম হুসাইন নামে মাদ্রাসা হবে শত শত পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের সবের হাদিয়া ইমাম হুসাইনের কারবালা প্রান্তরে সকল মুসলমানের পক্ষ থেকে হাদিয়ে যাবে ঠিক কিনা বলেন মেরে হুসাইন সালামে তুম পর মেরে হুসাইন সালামে তুম পর মেরে হুসাইন সালামে তুম पर हुसैन बिन अली सर को लुठा दिया मेरे हुसैन حسین تجھے سلام السلام اے حسین السلام اے حسین میرے حسین تجھے سلام تجھے کوفا میں بلا تو نے پر آ تجھے کو میں بولا تو نے آ گیا تو نے سر دے دیا تو نے سر نہ جھکا دیا سر کو جھکا نہ دیا امام حسین تو نے سر کو دیا دیا امام حسین نجر سر کے دیا দিয়েছেই মাথাকে কখনো নত করে নাই বাতিলের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ইমাম হুসাইনের মতো সেই ইমান আমাদেরকে দান করা তৌফিক দান করো সাহাবুল আমিন শহীদ ہو گیا پر شہید ہو گیا امام حسین نانا کے پاس چل گیا میرے حسین تجھے سلام میرے حسین تجھے سلام سر کو دیا لیکن سر کو نہ جھکا دیا اللہ رب العالمین আমি মোহাব্বত নিয়ে আমাদেরকে মৃত্যুবরণ করার দান করুক আমাদেরকে শাহাদতের করুক কারবালার ইমাম হুসাইনের সাথে হাসনের ময়দানে দান